তোরাই সকলে ওরে চেনারে সময় বয়ে যায় অচিন চিনবি যদি আয় গো তোরাই সকলে ওরে চেনার সময় বয়ে যায় চিনচিনিবার তরে কি গিয়াছিলাম শ্যামনগরে বসে কালা নিগুম ঘরে মুরারি বাজাই রে ভালো মুরারি বাজা ওরে হু

চালিয়ে প্রেমের তুমি প্রেম পাশা খেলাই রে প্রেম পাশা খেলা অসিন্দ অসিন্দ সে সামনি সানা আহে হুয়ের বারাম খানা চালিয়ে প্রেমের ধুনি প্রেম পাশা খালাই আমার প্রেম পাশা খালা ভাষা ঢেলে দিল তিন তিরিখে নয় বইল পাশে তিনে অষ্ট কুটি কোটে ভালো কোটে আবার তিনটি পাশা ঢেলে দিল তিন তিরিখে নয় বইল পাশে তিনে অষ্ট কুটি কোটে আয়া হায়া কুটি গুটি পাকা করে সংঘ সোপান মানে পাঁচ ছয় তিরির দানে সাথে তিনে দশ মিলনে গুটি পাতা হয় গুটি পাতা হাহে হুর শেতান মানে পাঁচ ছয় তিরির দানে সাথে তিনে দশ মিলনে গুটি পাতা হয় রে ভালো গুটি পাতা পাঁচ কিশোর খেলা সাম হামেশাই খেলায় রশিদ বলে দেখলাম এসে চাটো নাচার করতে বসে মাঝখানে তার একজন এসে খেলাই গো বাদাই রে ভালো খেলাই গো বাদা রশিদ বলে দেখলাম এসে চাটো নাচার করতে বসে মাঝখানে তার একজন এসে খেলাই গো বাদাই রে ভালো খেলা গো বাদা হায়া খেলা তো সেই এক বুব সে মজা সে রশিদ বলে দেখলাম এসে চারজন চারজনে বসে মাঝখানে তার একজন এসে খেলাই গোল বাজাই রে ভালো খেলাই গোলবা রশিদ বলে দেখলাম এসে চারজন আচার করতে বসে মাঝখানে তার একজন এসে খেলাই গোল বাজাই রে ভালো খেলা গোলবা বাজায় সরে যায় আয়াতের দিন দিন করিয়া আই গো তোরা হালাই বাজারে ওরে দিদার সোনা বলা যাই রে দিন করিয়া আই গো তোরা আই সকলে ওরে চেনার সময় বয়ে যাই রে অসীম সিম্বি যদি যায় আই গো তোরা আই সকলে